السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে মাহদি সম্পর্কীয় যত হাদিস আছে এগুলো কি সঠিক হ্যাঁ, এই প্রশ্নটি উম, করা হয়েছে শেখ মোহাম্মদ বিন সাল আথিমিন তখন তিনি হ্যাঁ, এর উত্তর দিয়েছেন যে মহাদিস সংক্রান্ত হাদিসগুলো সাধারণত চার ভাগে বিভক্ত হ্যাঁ প্রথম নম্বর হচ্ছে যে কিছু হাদিস আছে মিথ্যা হাদিস হ্যাঁ এতে সন্দেহ নেই দ্বিতীয় নম্বর কিছু হাদিস আছে দুর্বল হাদিস আর তৃতীয় নম্বর কিছু হাদিস আছে যেগুলো হাসান পর্যায়ের হাদিস কিন্তু সেগুলো মানে সবগুলো মিলে আপনার বিশুদ্ধের পর্যায়ে পৌঁছে গেছে যেটাকে আপনার হাদিসের পরিভাষায় সহি লেগাইরিহি বলা হয় তাইলে বিশুদ্ধ কিছু হাদিস রয়েছে এই কারণে কিছু কিছু আলেমরা হ্যাঁ, বলেন যে এই মাহাদির ব্যাপারে কিছু সহিল জাতি হাদিস আছে এবং তারা বলতে এই হাদিসগুলোকে বুঝিয়েছেন আর চার নম্বর চতুর্থ নম্বর আরেকটি প্রকার রয়েছে সেটা হচ্ছে আপনার মানে ধারণাকৃত মাহাদি সম্পর্কে যে আপনার বলা হয় যে মাদি লুকিয়ে আছে ইরাকের একটি গুহার ভিতরে লুকিয়ে আছে হ্যাঁ এটার কোনো ভিত্তি নেই হ্যাঁ এটার কোনো ভিত্তি নেই হ্যাঁ বরং এটি হচ্ছে একটি কল্পকাহিনী যেটার আপনার কোনো ভিত্তি সম্ভব নয় পাওয়া এই হচ্ছে মানে কয়েক ধরনের কথা এটা সাধারণত শিয়ারা বিশ্বাস করে থাকে কিন্তু মাহাদি সংক্রান্ত যে বিশুদ্ধ হাদিসগুলো আছে সেগুলো মাহাদি আশাকে প্রমাণ করে যে তিনি অন্য মানুষের মতো একজন মানুষ আপনার তিনি যথা সময়ে যখন তিনি বের হবেন তখনই তাকে সৃষ্টি করা হবে এবং তাকে তখন জন্ম দিয়ে হ্যাঁ, তখন মানুষের সামনে সময় মতো বের করে দেওয়া হবে মানুষের কাছে তিনি প্রকাশ পাবেন হ্যাঁ এটা হচ্ছে মাদি সংক্রান্ত কথা হ্যাঁ যে তিনি এইখানে বিস্তারিত সমস্ত হাদিস বলার তিনি প্রয়োজনীয়তা বোধ করেননি তিনি হাদিসের প্রকারগুলো বলে দিলেন হ্যাঁ তাহলে তিনি বললেন যেই মাদি সম্পর্কে বিশুদ্ধ হাদিস এসেছে তিনি যথাসময়ে হ্যাঁ তাকে আল্লাহ জন্ম দেওয়ার পর সৃষ্টি করার পর তারপরে যথাসময়ে তাকে মানুষের সামনে প্রকাশ করবেন সুতরাং মাদি সংক্রান্ত কেউ যদি কোনো কথা বলে তিনি বলছেন তাহলে সেটাকে একবারে উড়িয়ে দেওয়া যায় না যে মাদি সংক্রান্ত কোনো হাদিসে ঠিক নয় এবং মাদি সংক্রান্ত যত হাদিস আছে সবগুলোকে সঠিকও বলে দেওয়া যায় না যে কোনোটাই সম্ভব না কারণ কিছু সঠিক কিছু অসঠিক মিলেই তো আছে বরং আপনার হ্যাঁ, এরকমভাবে যখন মাদির ব্যাপারে যদি হাদিসকে শুদ্ধ বলতে চান সবগুলো কেন আপনি ঢুকিয়ে দিতে পারেন না কারণ যে মাদি সম্পর্কে শিয়ারা বলে সেই মাদি তো আসলে ঠিক নয় সুতরাং সকল মাদিকে আপনি সাব্যস্ত করতে পারেন না তা কারণ তাদের সেটা হচ্ছে কল্প কাহিনী হুম এই কারণে আপনার তাদের এটাকে এমন বোকামি ধরা যায় যে তাদের মাথার মধ্যে কোনো সমস্যা আছে যে লুকিয়ে গেছেন মাদি পরে বের হবেন তার অপেক্ষায় আছে তার জন্য এটা শরীয়তের দৃষ্টিতে ভ্রষ্টতা এবং মাথার আপনার বুদ্ধিহীনতা এছাড়া আর এটার কোনো ভিত্তি নেই হুম কিন্তু রসুল আকরম সাল্লাম যে মাদির কথা বলেছেন এবং যে ব্যাপারে হাদিস এসেছে হ্যাঁ, তিনি কিন্তু যথাসময়ে তাকে আল্লাহ শানু জন্ম দিয়ে যথা সময়ে তিনি তাকে প্রকাশ করবেন এটা হচ্ছে মৌলিক কথা মাদি সংক্রান্ত হ্যাঁ আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ মিসাল আথিমিন রাহিমউল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়াজুজ মাজুজ কারা তখন হ্যাঁ এর উত্তরে তিনি বলেন যে ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম সন্তান দুটি জাতির নাম তারা এখনো আছেন হ্যাঁ আল্লাহ শাহু তাদের সম্পর্কে সুরে কাহের তিরানব্বই থেকে আটানব্বই আয়াতের মধ্যে বলেন উম, حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما فآتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني يفرغ عليه قدرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا আল্লাহ জাসান বলছেন যে যখন দুলকর্নাইন রাষ্ট্রপতি তিনি যখন আহ, দুটি উম, আপনার দেয়ালের মাঝখানে পৌঁছালেন তখন আপনার আহ, তাদের ওই দেয়ালের পাশে দেখতে পেলেন যে দেয়ালের অপর হ্যাঁ, পাশে এমন কিছু মানুষ রয়েছে যে তারা হ্যাঁ আপনার তার কথা বুঝতেই পারছে না হ্যাঁ যে এবং তারা বললেন মানে যে যাদের কাছে পৌঁছালেন তারা কিন্তু ওনার কথা বুঝেন না কিন্তু ওনার সাম্রাজ্যের অধীনে হুম বলা যায় তাদের যখন দোনো আপনার দেয়ালের মাঝখানে পৌঁছালেন তখন তিনি সেখানে এই লোকগুলাকে পেলেন পাওয়ার পরে তারা বলতেছিল খরনাইনকে বলছেন ইয়াদুল করনাইন তারা বললেন হেজুল খরনাইন রাষ্ট্রপতি যে ইয়াজুজ মাজুজ এরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে ফাহাল না চালু খরচা আমরা কি আপনাকে কিছু ট্যাক্স উঠিয়ে দেব না হ্যাঁ, যে আলা সাদ্দা যে আপনি তাদের মাঝে আমাদের মাঝে একটি দেয়াল তুলে দেবেন তখন জলখান কি বলছিলেন মানে আল্লাহ যেটা যেই ক্ষমতা যেই ভান্ডার আমাকে দিয়েছেন সেটা অনেক উত্তম কিন্তু তোমরা একটা কাজ করতে পারো আমাদের তো কাজের লোক দরকার এখানে বলছে তোমরা শক্তি দিয়ে আমার সহযোগিতা করবে তখন সহযোগিতা করলে আমি কাজ করে দিতে পারি টাকা পয়সার দরকার নেই আজ আলবাই না কোয়াবাই না হুমরদমা যে তোমাদের মাঝে তাদের মাঝে এক শক্তিশালী দেয়াল আমি তৈরি করে দিতে পারি এবং তিনি বললেন আধুনি জুবর আল হাদিদ যে আমার কাছে তোমরা আপনার লোহার টুকরা পাত নিয়ে আসো যখন আপনার দুই দেয়ালের মাঝখানে কি করলেন এগুলোকে সমান করলেন সমান করার পর বললেন উম ফুকু তোমরা ফুঁক ফুঁক ফুঁকাও আগুন দিয়ে ফুঁকাইতে থাকো হাত্তাইদা জালাহু নারা যখন এই লোহাগুলোকে একবার আগুনে পরিণত করে ফেলছে লাল করে ফেলছে বলে যে তোমরা এখন কি করবে এটার মধ্যে আলকাতরা ঢেলে দেবে ফমা নকবা হ্যাঁ, তিনি বলছিলেন যখন এইভাবে করে আপনার দেয়ালটা বানিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু তারা এটাকে ডেঙ্গি আসতে আর পারেনি এবং সেটাকে ছিদ্র করতে পারেনি হুম হ্যাঁ তিনি বলছেন কাল হাদা রহমাতুম্মে রব্বি হ্যাঁ তিনি এই কাজ সমাধান করে বললেন এটা আমার প্রতিপালকের পক্ষ থেকে দয়া যে ফাইদা যা ওয়াদু রব্বি যা রাহু দাক্কা হ্যাঁ কিন্তু তিনি এটাও বলেছেন যখন আমার প্রতিপালকের ওয়াদা সময়ে আসবে তখন কিন্তু এটাকে ধাক্কা দিয়ে তারা আপনার ফেলে দেবে হুম তখন আমার প্রতিপালকের ওয়াদা সত্য প্রমাণিত হবে কারণ তাদের বের হওয়ার একটা সময় আসবে যখন তখন এরা ভেঙ্গে ফেলতে পারবে এবং রসুল আকরম নিজেও বলেন যে কুল্লাহ আদম কুম ফাবাথ বাথ নারি মিন إلى أن قال رسول الله صلى الله عليه وسلم أبشروا فإن منكم واحدا ومن يأجوج مأجوج ألفا রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিবসে আল্লাহ শানু বলবেন আদমকে হে আদম যে আপনি জাহান নামের লোকদেরকে বের করে দেন আপনার সন্তানদের মধ্যে যারা জাহান নামের উপযুক্ত তাদেরকে আপনি বের করে দেন হুম, এ- এরপরে লম্বা হাদিস লাস্টে দিয়ে কি বলছেন মানে বের করে দেবে সাহাবাই কেরাম তো আতঙ্কিত হয়ে গেলেন হুম যে এদের পার্সেন্টেজ কেমন হবে হ্যাঁ তখন বললেন যে নিরানব্বই পার্সেন্ট যখন রসুল বললেন ওই হাদিসের মধ্যে যে জাহান্নামি হবে এক পার্সেন্ট জান্নাতি হবে হুম এরকম যখন বললেন এই হাজারের মধ্যে মানে আপনার এক পার্সেন্ট ব্যতীত আর বাকিগুলো জাহান্নামি হবে তখন ভয় পেয়ে গেছিলেন সাহাবাই কালাম হ্যাঁ তখন রসুল আকরম সাহেব বলছেন আবেশিরু ফাইন্নামিন ওয়াহিদা ওয়ামিন আলফা যে তোমাদের এত ভয় পেতে হবে না তোমরা এই সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের মধ্য থেকে একজন আর ইয়াজুজ মাজুজ থেকে এক হাজার জন এই হিসাবে সংখ্যা হবে সুতরাং ইয়াজুজ মাজুজ জাহান্নাবি হবে হুম এবং রসুল আকরম বললেন যে এদের বের হওয়া ইয়াজুজ মাজুজ বের হওয়া কিন্তু কেয়ামতের আলামত এবং যেটা রসুল আকরম সাল্লাহ আসলামের যুগেও আপনার এটার কিছু নমুনা দেখা গিয়েছে রসুল আকরম সাল্লাম হজরত উম্মে হাবিবা রাজিয়াল এক হাদিসের মধ্যে বলেছেন যে রসুল একদিন হজরত মাহমিবা বলছেন যে রসুল আকরমসাল্লাম একদিন খুবই আতঙ্কিত হয়ে চেহারা একবার লাল করে তিনি বের হয়ে বললেন বলছেন যে লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই আরবদের জন্য ধ্বংস মিনসার যে অকল্যাণ তাদের সামনে ধেয়ে আসছে বলে যে ফুতিহ বলে যে আজকে ইয়াজুজ মাজুজের যে দেয়াল এটা এতটুকু আপনার খুলে ফেলা হয়েছে মানে তারা খুলতে সক্ষম হয়েছে ছিদ্র করতে সক্ষম হয়েছে এবং তিনি এটা দেখানোর জন্য ইভাম এবং তার পাশের আঙুল দিয়ে দেখেছেন যে এতটুকু পর্যন্ত তারা আপনার আজকে ছিদ্র করে ফেলেছে সুতরাং ধেয়ে আসছে অকল্যাণ সুতরাং হ্যাঁ এটা একটা নমুনা রসুল আকরম সুসলামের যুগে ইয়াজুজ মাজুজের আপনার বের হওয়ার হ্যাঁ কিন্তু তারা পুরোটা ইয়ে করতে পারবে না এই দেয়ালটাকে ছিদ্র করতে পারবে না বা ভেঙে ফেলতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেমত না আসবে যখন যতক্ষণ পর্যন্ত বের হওয়ার টাইম না আসবে আল্লাহ শানু তাদের যে নির্দিষ্ট টাইম নির্ধারণ করেছেন সেই সময় আসলেই তারা ভাঙতে সক্ষম হবে যাই হোক আরেকটি বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাহ আথিমিন রহিমুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন অন্যান্য নবীরা দাজ্জাল সম্পর্কে তার উম্মদেরকে সতর্ক করেছেন অথচ দাজ্জাল তো বের হবে শেষ জামা হ্যাঁ এমনকি রসুল আকরমসাল্লাম আমাদের রসুল ইন্তেকাল করে গেছেন এখনও আমরা আছি এখনও দাজ্জাল তো বের হয়নি আরও পরে বের হবে কিন্তু সকল নবী কেন এই দাজ্জালের ব্যাপারে তার উম্মদকে সতর্ক করেছেন এর উত্তরে শেখ মোহাম্মদ মিসাল আলবাথিমিন বলছেন যে সবচেয়ে বড় ফিতনা জমিনের মধ্যে আদম সৃষ্টি করার পর আদমের সঙ্গে সৃষ্টি করার পর কেমন পর্যন্ত দাজ্জালের ফিতনা এর চাইতে বড় ফিতনা আর হতে পারে না এটা রসুল আকরম সাল্লাম নিজের হাদিসের মধ্যে বলেছেন এই কারণে যেই কোনো নবী নুয়া আলী সাদাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আসলামের পর্যন্ত সকল নবী এই দাজ্জাল সম্পর্কে নিজ জাতিকে সতর্ক করেছেন হ্যাঁ, কেন তার ব্যাপারটাকে মানে বড় করে দেখানোর জন্য এবং তার ব্যাপারে সতর্ক করার জন্য নতুবা আল্লাহ তালা তো জানেনি যে আপনার শেট যুগেই এই দাজ্জাল বের হবে তারপরেও রসুলদেরকে আদেশ করেছেন যেন তাদের জাতিকে সতর্ক করে দেয় যেন এই ব্যাপারটা যে কত ভয়াবহ সেটা যেন মানুষের বুঝে আসে এবং রসুল আকরম ইসলাম এই সম্পর্কে বলেনও তিনি বলছেন যে ইয়াখরুজানাফি কুমফান হাজি হ্যাঁ সালামাতুল্লাহি ওয়াসালামু আলাইহি ওয়াইল্লা মুসলিম রসুল বলেন সে যদি বের হয় দাজ্জাল আমি থাকা অবস্থায় তাইলে আমি তোমাদের ব্যাপারে যথেষ্ট যে আমি দাজ্জালের সাথে হ্যাঁ আপনি তর্ক করবো দাজ্জালের ব্যাপারটা আমি বুঝবো তোমাদের আর কষ্ট করতে হবে না আর যদি আমি না থাকি তাইলে প্রত্যেকে নিজের দায় দায়িত্ব নিজেই বহন করতে হবে এবং ওল্লাহ খালিফতি আলা কুল্লি মুসলিম যে প্রত্যেক মুসলমানের ব্যাপারে আল্লাহ হচ্ছেন আমাদের প্রতিনিধি মানে আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন তাইলে প্রত্যেকে সঠিকের উপর থাকলে আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সহযোগী হবেন রসুল বলছেন আমি থাকলে তো আমি তার ব্যাপারটা দেখব কিন্তু আমি না থাকলে প্রত্যেকে দেখতে হবে কিন্তু আল্লাহ সহায় হবেন সুতরাং এই যে দাজ্জাল দাজ্জালের ব্যাপারটা খুবই ভয়াবহ এবং সেটা হচ্ছে সবচাইতে বড় ফিতনা যেটা হাদিসের মধ্যে এসেছে আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এর চাইতে বড় ফিতনা আর কোনো নেই এই কারণে প্রত্যেক নবী সেই ব্যাপারে সতর্ক করেছেন এবং এমন কি আপনার এই দুনিয়ার যে যত ফিতনা আছে বিশেষ করে জীবদ্দশার যে ফিতনা এই সমস্ত ফিতনা থেকে রসুল আকরম সাল্লাম নামাজের মধ্যে আশ্রয় চাইতেন কিন্তু ওই ফিতনা থেকে ভিন্ন করে হ্যাঁ আবার দাজ্জালের ফিতনাকে ভিন্ন করে বলার মানে এটা যে কত বড় ভয়াবহ সেটা বোঝানোর জন্য যেমন রসুল আকরমসাল্লাম তাসাউদের পর হ্যাঁ, এই দোয়াটা পড়তেন চারটা জিনিস থেকে আশ্রয় চাইতেন আল্লাহর কাছে সেটা হচ্ছে কি আউদ বিল্লাহ মিন আদাব জাহান্নাম ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال যে হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে কবরের ফিতনা কবরের আজাব থেকে হুম, এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে তাইলে এখানে কিন্তু মাহিয়া ফিতনাতুল মাহিয়া জীবদ্দশার যে ফিতনা তার মধ্যে কিন্তু দাজ্জাল ফিতনাও আসছে আসে কিন্তু তারপরেও বিশেষভাবে বলার মানে কি যে এটা ভয়াবহ এই জন্য সুতরাং হ্যাঁ দাজ্জালের ব্যাপারটা দাজ্জাল শব্দের মানে কি সেটা বুঝতে হবে দাজ্জাল দাজলুন শব্দ থেকে এসেছে দাজলুন মানে সত্য মিথ্যাকে মিশ্রিত করে দেওয়া কারণ সে যে সে তো দাবি করবে আমি আল্লাহ কিন্তু এই যে তার সাথে আপনার অলৌকিক কিছু ক্ষমতা থাকার কারণে মানুষের জন্য বোঝাটা খুবই কষ্টকর হয়ে যাবে ইমানদার ছাড়া তারা ধোকায় পড়ে যাবে ইমানদাররাই কেবল আপনার তাকে চিনতে পারবে সুতরাং তার সত্য মিথ্যায় সে আপনার গুটিয়ে ফেলবে মানে বোঝা কষ্টকর হয়ে যাবে এই কারণে তার নাম দাজ্জাল দার্জিলিং থেকে সে হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর সত্য মিথ্যার মধ্যে মিশ্রণকারী এতে কোনো সন্দেহ নাই এই কারণে তার এই বুজুর্গির কারণে আপনার সে বললে আকাশকে বৃষ্টি দিবে জমিনকে বললে ফসল দিবে এই বুজুর্গি দেখে অধিকাংশ মহিলারা আপনার কি করবেন তার পিছু নিবে এমনকি মহিলাদেরকে যারা ইমানদার বাইর হওয়ার সময় ঘরে ভাঁধি বেঁধে রাখবে যেন তার পিছনে ছুটে না যায় হ্যাঁ, আল্লাহ জলসান আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন অপেক্ষা থাকুন আরেকটি পর্বের জন্য আমরা নামাজ শেষ করে আরেকটি পর্বে আসবো জাজা খেরা